মিলছে মিলছে না খুব মিলছে একটা দেশ লাল কাঠি জ্বালাও আগুন পাবে ঠিক আছে কিন্তু আমায় তুমি পাবে না পাবে না পাবে না পাবে না আচ্ছা কম্পিউটারের পিছনে মাউস দিয়ে কি করে রে বলতো হুম এই এখন এটা করে এটা দুইটা মাউস লাগে প্রথমে সামনে একটা কম্পিউটার পিছনে একটা <laughs> আচ্ছা। ঠিক আছে ওনাকে সামনে দিকে পিছনে দিকে চালাতে চাইলে যে কোনো জিনিস দুই দিক দিয়ে চালাই দেখি একটু গেম চালাই দেখি হ্যাঁ, কোন দিকে নিব বল হ্যাঁ, আমরা ক্রস ফাইট খেলি কিছু কিছু মানুষের দেখবি গেমিং এর প্রতি হচ্ছে একদম নেশা থাকে হ্যাঁ আমারও ছিল আমি মানে ওই সবচাইতে বেশি নেশা দেখি মানে রুরাল লেভেলে তো ফ্রি ফায়ার বা হচ্ছে পাবজি এগুলার একটা ক্রেজ আছেই কিন্তু এফ কি পিএস ফাইভ হুম মানে প্লে স্টেশনের প্রতি একটা আগ্রহ এই এর মধ্যে কি আছে আসলে অনেক মজা ভাই এটা তো মানে আমি এককালে তো পুরো ডাই হার্ট গেমার ছিলাম হ্যাঁ হার্ডকোর গেমার পরে আস্তে আস্তে কেমনে কেমনে বলতে যে মিরাক্কেল আমার গেম থেকে ছাড়াইছে হ্যাঁ হ্যাঁ এছাড়া আমারও তো তোর পিসি দিয়ে কল অফ ডিউটি খেলা তো হ্যাঁ আমার পিসিতে অনলাইন পিসি আমি অনেক কষ্ট করে আমি টাকা জমায় গ্রাফিক্স কার্ড কিনতাম র্যাম কিনতাম মাউস হ্যাঁ। কিনতাম তখনকার আমলে আমি মাউস সাড়ে পাঁচ হাজার টাকাতে মাউস কিনছি দুই টাকা চার টাকা করে জমা এরকম ব্যাংকে জমা এবার ভাঙছি ভাঙার পর পাঁচ হাজার টাকা হয়েছে আর বাবা থেকে পাঁচশো টাকা নিয়ে একটা মাউস কিনছি আচ্ছা। সাড়ে পাঁচ হাজার টাকা হ্যাঁ। আর এখনকার এখনকার বললাম না একশো আশি টাকা মাউস দিয়ে কারণ আমাকে ব্র্যান্ডের মাউস লাগবে না আমি এম ঠিক মতো করতে পারি ঠিক আছে আপনি ওইটা ডিপিআই কার্সো স্পিড সব কিছু মিলা মানে যারা গেম খেলে এরা এমন এমন টার্ম খুব আপনি শুনেন নাই সো এটা অন্য লেভেলের একটা আমি আবার ডাব্লিউসিজি খেলছি এটা কি এটা হলো ডাব্লিউসি যে মানে ওয়ার্ল্ড গেমিং কম্পিটিশন ও ডাব্লিউজিসি আচ্ছা ওয়ার্ল্ড গেমিং কম্পিটিশন এটা উত্তরায় হইতো মানে উত্তরায় হইতো বলতে কি প্রতি দেশে হইতো ওখান থেকে তিনজন করে নিয়ে জাপানে গিয়ে ফাইনাল খেলাটা হইতো তো ওই আমি অংশগ্রহণ করছি ফাইনাল যেতে পারিনি আমি উত্তর থেকে বাদ পড়ছি মানে আমি খেলতাম কিন্তু ভালো খেলতাম ওরা তুমি বলি অংশগ্রহণ করতাম হ্যাঁ, প্রচুর গেম খেলতাম কিন্তু মানে জাপানে যাওয়ার মতো খেলা খেলতাম না পারতাম না আর কিরকম কিন্তু খেলছে অনেক মানে একসে আমার মা লাঠিতে পিটাইছে বাড়ি মানে কি জানি বলে ডাইনিং দিয়ে বাড়ি দেখে আমার দশ হাজার কিবোর্ড ভেঙে মানুষ লুকাই ফেলাইছে মাল্টিপ্লাই লুকাই ফেলাইতো কিন্তু আমি খুঁই যায় মুই যায় বাইর কইরা মনে করি এটা আবার আরেকটা গেম ছিল <laughs> যে এটা কই লুকাইছে খুঁজে বের করতে হবে এমন যে আপনি কোন তাড়াহুড়ো করলে আচ্ছা। মানে পুরো অরিজিনাল আপনি লাইফে যেরকম কেউ দেখে ফেলে মানে সত্য দেখে ফেলে গুলি করলে একটা গুলি খেলে মেরে যাবেন আচ্ছা। আর গেম মানে বুঝেন একটা গুলি খাওয়া গেম হবে এরকম আমি বিশ ত্রিশটা গুলি খাবো মরুন না আমি তো হ্যাঁ। নায়ক রে বাবা আমি কেন কমবে আস্তে আস্তে কিন্তু ওটা পুরা এমন গেম এমন হয়েছে যে একদিন রাতের বেলা আমি ওটা খেলতাম রাতের বেলা কারণ ওইটা খেলার সময় কনসেন্ট্রেশন আপনি অন্য কোনো দিকে দিতেই পারবেন না মানে হান্ড্রেড পার্সেন্ট আপনার ডেমের ভিতরে ঢেকে দিতে হবে এবং ফিল হ্যাঁ। করতে হবে যে ক্যারেক্টারটা ওটা আপনি আচ্ছা ঠিক আছে এবং ওই অপোজিট যে এই এনিমি আছে তাদের ইন্টেলিজেন্স কম্পিউটার এমনভাবে ধরে পুরো মানুষের মতো ব্যবহার করবো ঠিক আছে আপনি যদি ওদের দিকে তাকান ওরা সন্দেহ করবে দেখায় মানে রেড মাথার উপর দেখায় রেড মানে রেড মানে ও করতেছে হ্যাঁ। এইভাবে খেলতে হয় রাতে একদিন দুইটা বাজে আমি খেলতে বসি সবাই ঘুমাই গেছে দেখছি আমি আগে পর্দা ফাঁক করে দেখিস বাবা ঘুমাইছে নাকি মা ঘুমাইছে নাকি সব ঘুম এবং কানের মধ্যে হেডফোন লাগায়া মনে করেন পুরো দুনিয়া আমার অন্ধকার খালি আমি হিটম্যানের মধ্যে আছি খেলতে এমন একটা মিশন রে ভাই মানে দম বন্ধ হয়েছে আমার মনে দম বন্ধ হয়েছে এখন সব পিছন থেকে মা হাত দিতে কি কি ও মা গো আমি তো আমার মা দিন ভয় পেয়ে গেলাম পোলা পাগল হয়ে এরকম করে কেন গেমের মধ্যে আমি তো পিছে হাত দিছি তাদের আর বুঝাইতে পারিনি তো যারা গেম খেলে যারা গেমার তারা এটা রিলেট করতে পারবো যে আসলে ওই মোমেন্টটা কিরকম ফিল হয় খুব আমি বহুত বহু বহু টাকা নষ্ট করছি এই গেমের এখন আমি আর গেমের অত টানে না তবে কেউ গেম খেলতে দেখলে খুব ভালো লাগে বসে পিছনে দেখি তবে ইউটিউব অনেকে গেমার এখন স্ট্রিমিং করে না হ্যাঁ। ওগুলো বসে ঘন্টার পর ঘন্টা দেখতে পারি এবং তোদের তোদের জন্যই হচ্ছে ওই গেম হ্যাঁ, হ্যাঁ, বেঁচে আছে আমার মনে হয় এবং আমাদের জন্য কথা বলে ভালো লাগে আমি বুঝি না ও গেম খেলতেছে এটা আমি কেন দেখবো <laughs> দেখি যে ওদের ভিডিও এই যে দেখেন কথা যে ক্রিকেট দেখেন ওরা খেলতেছে আপনি দেখেন কে <laughs> এই যে ফুটবল ওরা খেলে আপনি দেখেন কে আমাদের ক্রিকেট ফুটবল আমার নেশা নেই কিন্তু কেউ কোনো ভিডিও গেম খেললে আমি হ্যাঁ, দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা আরামসে দেখতে পারবো এই খেলা এই যে এটা ভালো একটা লজিক কিন্তু পাইছি আমার ওই খেলায় নেশা নাই কিন্তু আমার এই ভার্চুয়াল খেলায় আমার অনেক <laughs> এর জন্য আমি ওই খেলা পছন্দ নাই হ্যাঁ। এই ক্রিকেট ফুটবল আমার ভালো লাগে না এ ওরা খেলতেছে তাহলে তুই একটা প্লে স্টেশন কিনে ফেল ভাই কত ইচ্ছা ছিল টাকা আমি আমার প্রথম ইচ্ছা ছিল জানেন কি আমি ছোটবেলায় মানে কিনা করতাম কসম করতাম যে বড় হইয়া হ্যাঁ। টেকা কামরা সর্বপ্রথম মুস্তফা গেম কিনুন <laughs> ওই যে কন্ট্রোল ধরে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরে শালা কত দুই টাকা চুরি করে খেলছি রে ভাই আমি মানে ওই ছোটবেলায় কিনে করতাম যে আমি নিজেকে প্রতিজ্ঞা করলাম মনে মনে করতাম ঠিক আছে <laughs> এগুলো মনে মনে করতাম প্রত্যেকম জীবনে বড় হ্যাঁ প্রথম যখন ইনকাম করবো আমি টাকা জমা আগে এই বড় বক্সের গেমটাকে কিনু কিনবা বাসায় সারাদিন খেলো এরপরে মোবাইল আয় বলো মোবাইলে এত মোস্তফা খেলছি হ্যাঁ আমার মোস্তফা ভালো লাগে না কিন্তু তারপরে ছিল প্লে স্টেশন কিনবো একটা সময় কেন খেলুম কখন এক ঘন্টা জিমে যেতে চাই তাই সময় পেতেছি গেম <laughs> খেলতে বললে তিন চার ঘন্টা লাগবে তবে একটা প্লে স্টেশন কিনবো আমি ভাই এটা ভালো কথা বেশ হ্যাঁ। এত এত এত কিছু করে একটা শখের জিনিস তো কেনা একটা প্লে স্টেশন আমার কেনাই উচিত আমি এটা আমি নিজেকে আজকে আবার প্রতিজ্ঞা করলাম যে মতো ভাই আমি হ্যাঁ, কিন্তু একটা প্লে স্টেশন এই তিন থেকে চার মাসের মধ্যে আমি একটা প্লে স্টেশন কিনবো তখন সেকেন্ড হ্যান্ড কারণ আমি সবসময় খেলবো কেন আমি যখন যে শুটিং থাকবো না বাসায় বসে থাকি না ডিপ্রেশনের মধ্যে থাকবো যখন হ্যাঁ বসে বসে প্লে স্টেশন গেম খেলাম ভাই ভাই আই লাভ ইউ আপনি আমার তো আমার গেমের ক্যারার আবার উঠাই দিয়েছেন হ্যাঁ। একদিন ক্যারা তো উড়ান নাই আমার খরচ একটা নতুন খরচা দিয়ে দিয়েছেন যারা যারা শুনতেছেন তাদের মধ্যে কেউ যে গেমার থাকেন তারা তো মজা পাইতেছে আমি শিওর আর যারা গেমার কি যে বিরক্ত হইতাছে কি কইতাছে আর আজকে না আমরা বোঝার চেষ্টা করছি যে আসলে একটা প্লে স্টেশনে এত দাম কেন এই সত্তর হাজার আশি হাজার টাকা এক লাখ টাকার দাম একটা জিনিস কেন এটার মধ্যে কি আছে কিনা হলো আপনি শুধু সত্তর হাজার আশি টাকা খালি প্লে কিনবেন হ্যাঁ এক একটা ডিভিডির দাম জানেন কত সাড়ে পাঁচ হাজার দশ হাজার টাকা এত হ্যাঁ একটা গেম আপনি কিনবেন দশ হাজার টাকা দিয়ে কেন আমি তো শুনছি চারশো টাকা পাঁচশো টাকা আড়াইশো টাকায় পাওয়া যায় ডিভিডি পাওয়া যায় হ্যাঁ ডিভিডি তো হ্যাঁ প্লে স্টেশনে ডিভিডি না তাহলে তবে এটা পাওয়া যায় কেমনে এটা আপনাকে পাইরেসি করতে হবে অনেকে দোকান দোকানের সাথে কন্ট্যাক্ট করে ইনস্টল করে হ্যাঁ, এটা এটা ইনস্টল করা যায় না প্লেস্টেশনে গেম কপিও হবে না ইনস্টল হবে যতক্ষণ আপনার কাছে ডিভিডি আছে গেম আর গেম ওভার হওয়ার পর ওরা খেলে না ওটা ফেরত দিয়ে আবার আরেকটা ওরা প্রথম পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে আর চারশো টাকা দেখালে চেঞ্জ করে ও আচ্ছা আচ্ছা প্রথমে প্রথমে একটা গেমে ফুল টাকা দেয় পাঁচ হাজার বা দশ হাজার টাকা দেয় হ্যাঁ। আবার অনেকে কালেকশন রাখে যেমন ফিফা তারপরে যে বড় কল অফ ডিউটি যেগুলো মানে অনেক রিনাউন হ্যাঁ। গেম ওরা ডাইরেক্ট কিনেই ফেলে আর ফেরত দেয় না কারণ ওগুলো বারবার খেলতে ইচ্ছা করে বারবার ভালোই লাগে তো এরকম আর এমনি নতুন নতুন যে গেমগুলো ওগুলো এরকম চারশো পাঁচশো টাকা দিয়ে এক্সচেঞ্জ করে একটা দেয় একটা নেয় একটা দেয় একটা নেয় কিন্তু অরিজিনালি আপনি যে গেমটা কিনে আপনার কাছে রাখতে চান আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা অনেক দাম অনেক দাম তার মানে শুধুমাত্র ডিভাইস কিনে ফেললাম তাতে <laughs> হবে না অনেক দাম তোরা একটা লং টার্ম খরচার খাতায় ফেলে দিলাম এক কাজ চল আমরা দুজনে কিস্তিতে একটা কিনি হ্যাঁ কিস্তিতে না মারামারি লেগে দেবো পরে কার বাসায় থাকবে দুজনের একসাথে একদিন শুটিং নেই এবার কার কাছে থাকবে এবার এর দিকে কন্ট্রোল মারবো আরেক গেম শুরু হয়ে যাবে প্লে স্টেশন সারে গেম শুরু হয়ে গেছে গেম শুরু হবে মারামারি প্লে স্টেশন সারে গেম শুরু হয়ে সুতরাং আমাদের এখন গেম ওভার হবে আমরা একটা ছোট বিরতি যাবো অনেকক্ষণ গেম খেলছি আসার পরে অন্য কিছু করবো আমরা যোগটোক বলবো না আর যারা যারা আমাদেরকে শুনতেছেন তাদেরকে বলে দিই এস এম এস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন সি এফ এম স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে মনের কথা লিখে পাঠিয়ে দেবেন two six nine six nine এই নাম্বারে এছাড়াও চাইলে আমাদের লাইভে কমেন্ট করতে পারেন W W W dot Facebook dot com slash capital F M ninety four point এইটে আর চাইলে কল করতে পারেন zero two double five zero three double six five nine এই নাম্বারটিতে ফিরছি ছোট্ট বিরতির পর গেম ওভার আর গেম নিয়ে কোনো কথা <laughs> সারা দেশে মায়েদের আস্থার বসুন্ধরা